একটি সতর্ক বার্তা এই চাঁদের ছবি তোলা দেখতে দেখতে ও পোস্ট ভালো ক্যাপশন এমন একটা লাগছিল ততটা খেয়াল করিনি হতে পারে হাদিসে বর্ণিত সেই জুলপি বিশিষ্ট তারকা যে তারকা সকলেই দেখতে পাবে এবং এই তারকা দেখার পরে এক বছরের খাদ্য মজুদ রাখতে হবে যেখানে রমজান প্রথম মাসের রমজান প্রথম রোজা শুক্রবার এবং মধ্যরাতের পনেরোই রমজান হবে শুক্রবার এই আলামত হাদিসে পাওয়া যায় এবারের রোজার মাস প্রথম রোজা শুক্রবার এবং মধ্য রোজা শুক্রবার আল্লাহ জানে সামনে কি আসছে সকলে সজাগ থাকুন এবং এক বছরের খাদ্য মজুদ রাখার জন্য বলা হয়েছে হাদিসে এই চাঁদ দেখা গেলে এই বছরের পবিত্র রমজান মাসের ষোলো তারিখ জুমার রাত নিজেকে পবির ও পরিবারকে সবাই হেফাজত রাখুন